যেভাবে হোক এবার বগুড়াকে বিভাগ করেই ছাড়বো আমি ওকে বগুড়াতে বিভাগ নিতে দেওয়া যাবে না যার যার বক্তব্য পেশ করা হোক আমি বগুড়াতে বিভাগ চাই কিন্তু আমাকে বিভাগ নিতে দেওয়া হচ্ছে না কেন হা হা হা মদন তোর বগুড়াতে কিভাবে বিভাগ দেওয়া হয় যদি বগুড়াতে বিভাগ না দেওয়া হয় তাহলে আমি সব জায়গায় খুব পাইয়া নেবো এইখানে আবার তোর কি হইল রে আমি থাকতে বাংলাদেশের কোনো কথা হতে দিব না আমি বগুড়াতে বিবাহ হতে দিব না বগুড়াতে বিবাহ হলে তোর আবার সমস্যা কি বগুড়া বিভাগ দিতে হবে তোদের বগুড়াতে কি আছে যে তোরা বগুড়াতে বিভাগ চাস বগুড়াতে কি নাই বিশ্ব সেরা বেলার মেসি ও বগুড়ার সন্তান হ্যাঁ বগুড়ার সন্তান অনেক সন্তান হ্যাঁ তাহলে একবার দেখে আসেন বগুড়ার ঘন্টা আমরা বগুড়ার সোল একটাই পরিচয় বক্স বলো মামা কোনো কথা নয় ধরছিল কিন্তু তোদের বগুড়াতে কি আছে যে বিভাগ দেওয়া যায় এই বড় তো যায় বিভাগ দেওয়া হবে কিনা তা বন্ধুদের কমেন্ট বক্স দেখেই বোঝানো যাবে যে বগুড়াকে কমেন্ট দেওয়া হবে কিনা সো বন্ধুরা সবাই বগুড়াকে বিভাগ চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর বিভাগ না চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন